আমার নিশীথ রাতের বাদল ধারা এসো হে গোপনে আমার স্বপন লোকে দিশাহারা নিশীথ রাতের বাদল ধারা ওগো অন্ধকারের ধন দাও ঢেকে মোর পরানো মন অন্ধকারের অন্তরোধন দাও ঢেকে মোর পরানো মন চাইনে আমি চাইনে আমি চাইনে তপন চাইনে তারা নিষিদ্ধ রাতেরও বাদল ধারা তখন সবাই মগন ঘুমের ঘোরে নিয়োগ নিয়োগ আমার ঘুম নিয়োগ হরণ করে সবাই মগন ঘুমের ঘোরে একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে দিও গো দিও গো আমার চোখের জলের দিও সারা নিশীথ রাতেরও বাদল ধারা